কাছ থেকে পারমিশন নেওয়ার দরকার নাই তুমি কে তোমার কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে আমি গুন্ডা আমি সন্ত্রাসী থেকে চেয়ারম্যান হয়েছি আমি বলে আজ আপনার কাছে আমাদের দাবি হলো আমি সন্ত্রাসী থেকে চেয়ারম্যান হয়েছি আমি গুন্ডা আমি বলে দিল